এটা চায়না থেকে কোন দেশ কথা বলবেন চায়না হচ্ছে পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যে চাইনার মধ্যে একশো চুয়াল্লিশ কোটি মানুষের বসবাস একশো চুয়াল্লিশ কোটি সেখানে মানুষ বাস করে এই চীন পরিচালনা করছে সাম্যবাদী কমিউনিস্ট দল এই রাষ্ট্র পরিচালনা করছে পুরা এই চীনকে বলা হয় গণচীন এই চীনের মধ্যে পাঁচটি প্রদেশ কয়টি বাইশটি প্রদেশ একটা দুইটা নয় এবং এই চীন হচ্ছে বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি এই চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং চীনের বৃহত্তর শহর সাংহাই থেকে শুরু করে বিশাল বিশাল রাজ্য নিয়ে এই চীন তাদের সরকারি ভাষা হচ্ছে মান্দারিন এই চীনের মধ্যে পঞ্চান্নটির বেশি তাদের মানুষ সেখানে বসবাস করে নাইনটি টু পার্সেন্ট হচ্ছে হান অনুরূপভাবে সোয়াং মাঞ্চু উইগুর হুই মিয়াও ই তুজিয়া মঙ্গল তিব্বতি বয়ে কোরিয়ান এভাবে পঞ্চান্নটির বেশি জাতের মানুষ এই চীনে বাস করে সম্মানিত উপস্থিতি এই চীন যে এত বড় এই চীনের আয়তন হচ্ছে ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার ছিয়ানব্বই লক্ষ কত বড় এই চীন হচ্ছে রপ্তানি আমদানি ইম্পোর্ট এক্সপোর্ট সব দিক থেকে সারা পৃথিবীর দ্বিতীয় স্থানে কে কিনা এবং ইতিহাসে আছে এই চীন ওরা পৃথিবীর দ্বিতীয় হয়েছে কোন রাষ্ট্রের সাথে বড় দলের যুদ্ধ করে না আপনারা জানেন আমেরিকা রাশিয়া সবসময় যুদ্ধ তারা যুদ্ধই তাদের একমাত্র অস্ত্র ব্যবসা তাদের একমাত্র ব্যবসা হাতিয়ার এই চীন পৃথিবীর সাথে বড় ধরনের কোনো যুদ্ধ না করে শুধুমাত্র উনিশশো বাষট্টি সনে তারা ভারতের সাথে যুদ্ধ করেছিল তাও অংশে আজকে আমাদের চিন্তা করতে হবে এই চীন কোন যুদ্ধ না করে তারা কোন বুদ্ধ দিয়ে আজকে তারা পৃথিবীর সুপার পাওয়ার এবং পাওয়ার বেটু জাতির সঙ্গে পাওয়ার বেটু রাষ্ট্র পরিণত হয়েছে আজকে সারা ওয়ার্ল্ডে চীনের চাইনা জিনিস আপনারা কি পেয়েছেন চাইনা জিনিস আছে আপনাদের কাছে টর্চলাইট থেকে শুরু করে মাথার টুপি থেকে শুরু করে তাসবি থেকে শুরু করে চাই নামাজ থেকে শুরু করে আমাদের মুসলমানদের এবাদতের সমস্ত জিনিস থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে কম্পাস থেকে শুরু করে তারা এমন কোনো পণ্য তারা আবিষ্কার করেনি সারা পৃথিবীতে তারা এটা প্রচার করেছে তাদের উপরের ব্যবহারটা ছিল অনেক সুন্দর তারা কারো সাথে যুদ্ধ করবে না তারা শান্তি প্রিয় ঠিক কিনা আজকে এই চিনকে নিয়ে আমরা গবেষণা করি নাই গবেষণা করেছিলাম আমেরিকা নিয়ে গবেষণা করেছিলাম লন্ডনকে নিয়ে আমাদের গবেষণা হয়েছিল ব্রিটেনকে নিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে আমার প্রাণবীর দেশ সোনার মদিনা নিয়ে ঠিক কিনা বলেন আজকে চীনকে নিয়ে আজকে কিছু কিছু কথা না বললে হয় না আজকে এই উহান প্রদেশ থেকে যেই করোনা ভাইরাস সৃষ্টি হলো এই ভাইরাস আজকে সারা পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে এই চীনের দক্ষিণ পাশে Vietnam Laos Myanmar Bharat Bhutan Nepal এবং চীনের দক্ষিণ পশ্চিমে পাকিস্তান সুদা পশ্চিমে আফগানিস্তান এবং তাজাকিস্তান চীনের পূর্বে আছে পিৎসাগর পিৎসাগরের পাশে দক্ষিণ কোরিয়া জাপান ফিলিপাইন এই চীনের চতুর্পাশে চোদ্দটি রাষ্ট্র এবং পিৎসাগর পার দিলে আরো চারটি রাষ্ট্র মোট আঠারোটি রাষ্ট্রের সীমান্তের সেই চীন তারা পৃথিবীতে মনে করে তারা পৃথিবীর সবচেয়ে আদরের রাষ্ট্র এবং তারা পৃথিবীর নাবি তারা মনে করে এই জন্য তারা দ্রুত সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে পেরেছে এই চীনকে নিয়ে মুসলমানদের মাথা ব্যথা ছিল না যখন চীনের মধ্যে উইগুর একটি রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের মধ্যে মুসলিম চিৎকার দিয়ে না সোহান আল্লাহ একটি কমিউনিস্ট রাষ্ট্র সেখানে উইগুরের রাজ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম চীনের মাথা গুম হারাম হয়ে গেছিল এবং তারা উইগুরের মুসলমানদেরকে এমনভাবে নির্যাতন করেছে আমার মা বোনদেরকে জেল কেনায় বন্দি করে দর্শন করেছে রাস্তা থেকে তাদের মুখ থেকে নাকাত করে নিয়েছে আমার যুবকদেরকে হাত পানিতে পানিতে ছুড়ে দিয়েছে এবং মুসলমানদেরকে জেলখানায় বন্দি করে তাদেরকে কোরআন এবং হাদিসকে আজকে উইগুর মুসলমানদের উপর এই নির্যাতন কি নির্যাতনের চিত্র চোখের পানি দূরে রাখতে পারবেন না এই চিন্তা সারা ওয়ার্ল্ডে তারা তাদের খাদ্য বানিয়েছে জানেন কি শুকর চিনেন তাদের খাদ্য হলো শুকর তারা খায় কাকড়া পাহাড়ের মধ্যে কতগুলো মরুভূমিতে আছে না কাকড়া বিচ্ছু আছে না নেই আমাদের করে অনেক মানুষ বিদেশে একজন মারাও গিয়েছে আমি জানাজা করেছি বিষাক্ত কাকড়ার কামড়ে যারা মানুষ মারা যায় বিষাক্ত সাপ কুকুর বিড়াল কচ্ছপ থেকে শুরু করে ইসলামে যা কিছু নিষিদ্ধ তারা সেগুলো খেয়ে ভিডিও ভাইরাল করে পৃথিবীতে ছড়াচ্ছে আধুনিক সিং অবাক হবেন গরুর কে বলতেছে ভেরি এই চীনের সংস্কৃতি গ্রহণ করেছে যারা তাইল্যান্ড আমেরিকা রাশিয়া ব্রিটেন যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে নিজেদেরকে অনেক ভদ্র মনে করে তারা আজকে চীনের সংস্কৃতি গ্রহণ করার কারণে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস তাদেরকে আক্রমণ করেছে আজকের সারা পৃথিবীতে মানুষ যখন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে চৌষট্টি নম্বর আয়াত আজকের একটি আয়াত এই সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই করোনা ভাইরাস থেকে বাঁচবার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا হে মুমিনগণ তোমরা আমি পৃথিবীতে যে সকল হালাল বস্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমরা সেগুলো খাবার তোমরা হলো আদম সন্তান আমি আদমকে পৃথিবীর মধ্যে সম্মান দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম আমি বিশ্ববাসীর উপর আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি আল্লাহ বলেন আমার আঠারো হাজার সৃষ্টি জগতে মানুষের চেহারাতে আমি এমন একটি আকর্ষণ দিয়েছি কি সুন্দর চোখ আর চোখের উপর কি সুন্দর কপাল মানুষের চেহারা দেখতে কত সুন্দর মানুষের হাসির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কত সৌন্দর্য দান করেছেন একজন প্রেমিকার হাসি যদি কারো হৃদয়ে লেগে যায় তাহলে ওই ব্যক্তির ঘুম পর্যন্ত বিছানার ঘুম পর্যন্ত হারাম হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এত দয়া করেছেন এত বেশি মায়া করেছেন মানুষকে এত সুন্দর বানালেন মানুষকে এত আদর করলেন আল্লাহ রব্বুল আলমিন মানসিক মানুষের কল্যাণের জন্য আমার রসুল পাঠালেন আমার আল্লাহ কত মহান এই আল্লাহ কত সুন্দর আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে ভালোবাসেন আল্লাহ বলেন ওগা আমার বান্দাবানীরা তোদেরকে আমি বানাবার সময় ফেরেশতারা বলেছিল আল্লাহ গো তোদেরকে বানায়েন না আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের পরামর্শ না শুনে মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওগা আমার বান্দাবানীরা তোদেরকে আমি অনেক মহাব্বত করে বানিয়েছি আদর করে বানিয়েছি তোমরা পৃথিবীতে থাকবা তোমাদের জন্য আমি হালাল বস্তু সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি হালাল মজাদার সুস্বাদু স্বাস্থ্য সম্মত খাবার তোমরা পৃথিবী থেকে হালাল বস্তু তোমাদের শরীরের জন্য যেগুলো কল্যাণ তোমরা সেগুলো খাবে আমি তোমাদের শরীরে যে যোগ্যতা দিয়েছি ভালো খাবার খেয়ে হজম করার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি এই জন্য বিশ্বনবী রহমতুল্লাহ আমি মানুষ কি কি খাবে আর কি কি খাবে না সব কিছু ইসলামে বর্ণনা আছে না নাই চিৎকার দিয়ে বলাবো গ্রামের মধ্যে যে সমস্ত পশু যে সমস্ত জন্তু হিংস্র আছে বাঘ থেকে শুরু করে বাল্লুক থেকে শুরু করে সাপ থেকে শুরু করে বিচ্ছু থেকে শুরু করে সব কিছু মানুষের জন্য আল্লাহ হারাম করেছেন কারণ এগুলো মানুষের কার্য হিসাবে আল্লাহ বানান নাই আল্লাহ বলেন وما خلقنا السماوات والأرض باطلا আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে অনর্থক সৃষ্টি করে নাই এগুলোকে কোন কল্যাণের জন্য আল্লাহ বানিয়েছেন কিন্তু মানুষের খাদ্য এগুলো বিষাক্ত প্রাণী হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মর্যাদা দিয়েছেন মানুষের জন্য হালাল প্রাণী গরু গাবি থেকে শুরু করে মহিষ ছাগল বেড়া তুম্বা বনের হরিণ থেকে শুরু করে যে সমস্ত পাখিরা হিংস্র না পায়ে ছিঁড়ে খায় না ওই সকল বস্তুকে আল্লাহ রব্বুল আলমী মানুষের জন্য হালাল করেছেন আল্লাহ মানুষের উপর দয়া করেছেন আমার বিশ্বনবী মানা করেছেন নিকুল নিশাই আসারুন আমরা যদি পশু পাখি হিংস্র প্রাণে যদি আমরা খাই বিলি থেকে শুরু করে মদ থেকে শুরু করে যদি আমরা খাই এগুলোর একটা প্রভাব শরীরের মধ্যে আছে কি নাই শুকর যদি খাই এই শুকর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলাল আমি নিষেধ করেছেন তোমরা শুকর খাবে না তোমরা কচ্ছপ ব্যাংক কাকার এগুলো তোমরা খেও না এগুলা মানুষের খাদ্য নয় এগুলা অখাদ্য এগুলা বিষাক্ত আমাদের শরীরের জন্য ক্ষতিকারক ওরে বন্ধুগণ আমার আজকে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন কিন্তু আমরা এখনো অনেক যুবক আছি আমরা এখনো বিড়ি সিগারেট কাটছি কিনা কথা বলেন আমরা যে বিড়ি সিগারেট কাটছি আমাদের শরীরের জন্য কত ক্ষতিকর ক্ষতিকর যারা সিগারেট বানিয়েছেন তারাই বলছেন এই সিগারেট মৃত্যুর কারণ হবে ফুসফুস নষ্ট করে দেবে প্যাকেটের মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর ছবি লাগিয়েছে ঠিক কিনা এগুলো আপনারা কেন খান এগুলা মানব জাতির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই যুব রাতের নিশিতে তুমি কেন বসে বসে মদ পান করো এই মদ খেয়ে বানালো এই মদ কি দিয়ে বানিয়েছে তুমি কি জানো এই মদটা তোমার খাদ্য না এই ইয়াবা তোমার খাদ্য না মদ তোমার খাদ্য না এগুলা মানুষের জন্য এগুলা মানুষের কোনো খাদ্য না আজকে নেশা দিয়েও ওষুধ যে আমরা সেবন করছি এগুলা আমাদের শরীরের জন্য কত ক্ষতি করছে আমরা জানি না ওরে বন্ধুগণ আমার একদিন হজরত সাদ ইবিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দেয় মুস্তাজাব দাওয়াত কি বুঝেন আপনারা মুস্তাজাব দাওয়াত হচ্ছে যিনি দোয়া করলে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আপনি নবী দোয়া করলে কবল হবে আমার জন্য একটু দোয়া করুন যেন আমি মুস্তাজাব দাওয়াত হতে পারি তখন বিশ্ব নবী তুমি তোমার খাবারকে হালাল করো তুমি তোমার খাবারকে সুন্দর করো তুমি হালাল খাবে হারাম খাবে না অখাদ্য খাবে না খাদ্য বস্তু যে আল্লাহ তোমার জন্য হালাল করেছেন সেগুলো খাবে যদি তোমার হালালকে যদি তুমি একশো পার্সেন্ট না হালাল করতে পেরেছ তোমার খাবারকে যদি তুমি পিওর করতে পেরেছ আমার বিশ্বনবী বলছে تكن مستجابا الدعوات কে বল আমার বিশ্বনায় বলতে সাদ তোমার জন্য আর কোনো চিন্তা নাই আর তোমার কোন জন্য কোনো ভয় নাই তোমার খাবারটা যদি হালাল থাকে তাহলে তুমি আল্লাহর কাছে যেটা দোয়া করবে সেটা কবল হয়ে যাবে ওরে বন্ধুগণ আমার বলতে চাচ্ছিলাম আরব নগরবাসীদেরকে বলতে চাচ্ছিলাম আপনি কৃষি কাজ করতে পারেন আপনি সিএনজি চালাতে পারেন আপনি রোদে একা একা আপনি মাঠে কাজ করছেন কিন্তু আপনি কি জানেন আপনি আল্লাহর দরবারে কত মহান আপনি কি জানেন আল্লাহর দরবারে আপনার কত দাম কারণ আপনি কারো জমিনিতে পা রাখেন নাই আপনি মদ কান না সিগারেট খান না আপনি হারাম খান না আমার বিশ্বনবী বলেন একজন কৃষক যখন মাঠে কাজ করতে যায় সেই যখন মাঠে দাঁড়িয়ে আল্লাহ আকবার নামাজে দাঁড়ে যায় আমার আল্লাহ আর আসিফ থেকে ফেরস্তা জগৎকে চিৎকার দিয়ে বলে আমার ফেরস্তা জগৎ দেখ আমার বন্ধ মাঠে কৃষি কাজ করতে গিয়ে সেখানে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে মাঠের মধ্যে নামাজ পড়তে